অপরাধ করে কাউকে পার পেয়ে যাওয়ার সুযোগ আগামীতে দেয়া হবে না হবে না হবে না আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিবৃতে আজ কাঁদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার রহ মানিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে আমি স্বপ্ন দেখি মক্ত ভরে কোমল শিশুরা দিয়ে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পুরুন তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যায় আমার মর আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে আমি স্বপ্ন দেখি অসীমতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধিরা আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কারাকারি আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়েই চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভয়েরা নিয়ে আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে এই স্বপ্ন যদি না হয় পুরো তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মর এই স্বপ্ন আপনারা দেখেন কিনা